ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন আমি মেহবুব নবীকে বলতে শুনেছি ইন্না খৈরত তাবিআইনা রাজুলুন ইউকালু লাহু উয়াইস তাবিইন যারা আমি নবীকে দেখে নাই কিন্তু সাহাবা তোমাদেরকে দেখবে এরকম একজন উত্তম মানুষ আছে উত্তম মানুষ আছে জিনার নাম আমি নবী বলে দিচ্ছি ওয়াইস সুবহানাল্লাহ নাম কি ওয়াইস করণ শহরে জন্ম এজন্য করণী বলা হয় ওয়াইসুল করণী ওয়ালাহু ওয়ালিদাতুন সাহাবা হয়তো তোমরা তাকে চিনবে না তার মা আছে বৃদ্ধ ওয়াইসুল করণী প্রসিদ্ধ আমাদের কাছে কিভাবে প্রসিদ্ধ এক একজন এক একভাবে আলোচনা করেন যে ওনার মা বেশি অসুস্থ মাকে রেখে নবীর কাছে আসেনি আল্লাহ বলেন আবার আশেখ রসুল যারা বলেন তারা বললেন আমার নবীর যেই জলওয়া যেই জসবা আমার নবীকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন আমার নবীর বিতরের বিষয়টা ওয়াইসুল করণী জানেন বুঝেন এই জন্য এত বেশি আমার নবীর জন্য আশেক ছিল যদি নবীর কাছে আসতো উনি বেহুশ হয়ে মারা যেত কারো কারো কাছে মনে হবে হুজুর এগুলো বানাইয়ে বলতেছেন কেন বানাইয়ে বলবো আপনার কাছে কোরআন তো দলিল আছে কি দলিল আছে কোরআন ইউসুফ আলাহ ইসলামের জলওয়া দেখে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল তখন মহিলাদেরকে দাওয়াত দেওয়া হলো আমি কেন পাগল হয়েছি তোমরা একটু দেখো সবাই যখন আসছে সেই জন্য ফল কাটতে দিল ফল কাটার সময় ইউসুফ আলাহ ইসলামের জলবায়ুর দিকে মহিলারা যখন তাকালো এমন জলবায়ু প্রভাবিত হয়ে দুনিয়ার সব কিছু বলে তারা সবাই আঙ্গুল কেটে ফেললো এটা ইউসুফের জলবায়ু দেখে দুনিয়া বিমুখ হয়ে গেল মহিলারা আর আমার নবীর জলবা কত বেশি আমার নবীর জলবা যদি ওয়াইসুল কৌনি পেতেন সাথে সাথে বেহুশ হয়ে মারা যেত এই জন্য আমার নবী ওনাকে আসতে দেয় নাই আমার বাচ্চা একটা মাথা ফেটে গেছে গত মঙ্গলবার সেলাই করতে হবে ডাক্তার বলতেছে বাচ্চা মাকে ফাটাই দেন কি ব্যাপার বাচ্চা আপনি সেলাই করবেন বাচ্চা মা থাকবে না মানে হজে সহ্য করতে পারবে না এটা বুঝতে হবে ঘটনা কারণ ডাক্তার যেভাবে সেলাই করতেছে আমার সামনে সেলাই করলো আমি বাবা হিসাবে পুরুষ হিসাবে আমি সহ্য করতে পারছি একজন মা সহ্য করতে ওয়াইসুল করণী সহ্য করতে পারবে না আমার নবীর ঝলওয়া এই জন্য আসতে দেয় নাই তখন ওলাহু আলিদাত নামান বললেন উনি প্রসিদ্ধ ওনার মা অসুস্থ ওয়াকানাবিহি বায়াদুন তোমরা হয়তো তাকে চিনবে না তার শরীরের মধ্যে সাদা দাগ আছে আমার নবী পরিচয় দিয়ে বললেন ফামরুহু ফালিয়াস্তাগফির লাকুম উমর আলী ফামরুহু ইয়ামানে চলে যাও ওয়াইসুল করিমের সাথে সাক্ষাৎ করো সাক্ষাৎ করো ফাল ইয়াস্তাগফির লাকুম আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাও সহি মুসলিম শরীফের হাদিস মদিনায় পাকে গেলে আল্লাহর কাছে চান বাড়িতে চলে যান এখানে দাঁড়াচ্ছেন কেন কে আশ্চর্য কারবার ফজরের নামাজের পর আমরা একটু রোজায় পাকের পাশে দাঁড়ালাম আমাদেরকে ওলামায় কেরাম বললেন হ্যাঁ আদোয়া ইলাল্লাহ বাদাত ফিল্মায় ওরে বাপরে বাপ যে আরবি ফজরের নামাজের পর আপনারা বাড়িতে চলে যান দোয়া আল্লাহর কাছে করেন এখানে কেন দাঁড়াচ্ছেন বাবা এখানে কেন দাঁড়াচ্ছে সহি মুসলিম শরীফে হাদিস দেখো পৃথিবীর মধ্যে আল্লাহর পরে পজিশন হলো নবী সুবাহান আল্লাহ নবীর পরে পজিশন হলো সাহাবাই কেরাম নবী বলতেছেন সাহাবাদেরকে যার পজিশন তৃতীয় নম্বর তাবিঈন ওয়াইসুল করনি আমি নবী নির্দেশ দিচ্ছি উমর আলী তোমরা ইয়ামানে চলে যাও করণ শহরে চলে যাও আমার একজন আশেক আছে তোমরা হয়তো তাকে চিনবে না আমি তার পরিচয় দিচ্ছি তার মা অসুস্থ তার শরীরের মধ্যে সাদা দাগ আছে তার কাছে যাও তার কাছে যাও সুবাহান আল্লাহ আল্লাহর ওলির কাছে যাওয়া এটা আমার নবীর নির্দেশ শিরিক বাদাতের কোনো কাজ নাই কেন যাবেন কাছে আমার দোয়া চাও দোয়া দোয়া ফালিয়াস্তাগফিরুলাকুম আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলো আমরা আওলাদ রসুলের কাছে আসি কিসের জন্য আপনাকে বলবেন গরিবে নামাজের দরবারে যাওয়ার দরকার নাই সন্তান চাওয়ার জন্য আকিদা ক্লিয়ার করেন আমরা সুন্নি মুসলমান আকিদা পরিষ্কার আমি গরিবে নামাজের কাছে যাই ওনার থেকে সন্তান চাওয়ার জন্য নয় গরিবের নামাজের উসিলাই আল্লাহ থেকে সন্তান চাই মাইজবান্ডার শরীফে যাই আমার ঋষিকের জন্য হজরত কাবলার কাছে নয় গোলাম রহমান মাইজবান্ডারের কাছে নয় সেখানে গিয়ে আল্লাহর কাছে চাই আকিদা ক্লিয়ার ওয়াইসুল কর্ণের কাছে গিয়ে ওয়াইসুল কর্ণের থেকে চাই নাই কার থেকে তা আপনি চাইতে পারেন না আমার নবী বললেন আমি নবীর কাছে চাইলে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন গ্রাম তোমরা চাইলে আল্লাহ দিবে কিন্তু ফেতনা হবে আমার বিদায়ের পর তোমাদের বিদায়ের পর মানুষ আর আল্লাহর ওলির কাছে যাবে না এই জন্য আমি মাসালা স্তম্ভ করে দিলাম সাধারণ মানুষ যেন আল্লাহর ওলির কাছে যায় দোয়ার জন্য